হ্যালো বন্ধু আজকে আমার মন ভালো নাই বন্ধু এই মাদার তো কাস্টম খেলার লাগে ফোন দিছি হুদাই পেশাল পারিস কিল্লাই কিরে জাড়ুয়া তুই আমার ভোগলি পালাবি কিরে মাদার তো তুই আমার গালি দিলি নাকি আরে মাদার তো কাস্টম খেলবো কাস্টম তাড়াতাড়ি গেমে তাই ও বন্ধু তুমি কাস্টম খেলবা বন্ধু আসো তুমি বুকে আসো আই সব বেনা আসলি বন্ধু আমার রে আসো রে বন্ধু এইবার তুমি কতি যাবা বন্ধু এইবার তোমার পিছন মারে দম দেখি দাঁড়া দাঁড়া দাঁড়া কিরে জানো তুই তো ভালোই খেলিস এবার দাঁড়া তোকে লাগামো প্রথমবার তো ভালোই মেললো এবার দাঁড়া First blood. না রে বাইন শুধু ভালো খেলে আমি জান মুখ ভাবছো খেলতে খেলতে পুরো হয়ে গেছে না সর্বনাশ দাঁড়া আগে ব্যায়াম ট্যাম করে ইরে তুই দাঁড়া তোর ব্যবস্থা দিচ্ছি দাঁড়া নিংকেড়া কি করে First Blood ইরে মাদার তুই ভালোই খেলিস এত পুরো হলু কেমনে রে ভাই কি খাচ্ছিস তুই কত তুই আমি গেম খেলতে গেলে তাই বয়রার বাচ্চা বয়রা ভালো করে কথা আরে মাদার তুই আমার গালে লুকে রে আমি তো কোন তুই তো ভালোই খেলিস পুরো হলু কেমনে সেটা কোন সাউ লে গেলে গেলে এবার দেখো দেমনি বসান আবার কেমন ধরে দেন দেখলু না আবার দেমনি Maybach music. Can anybody out there hear me?